গ্রামের নৌজোয়ান হিন্দু আর মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা কানার ভাদু গান গাইতা আগে কি সুন্দর

বসা যখন আইতো গাজির গান হইতো ঢঙ্গে ঢঙ্গে গাইতো আনন্দ পাইতাম বর্ষা যখন আইতো ভাতু গান হইতো ঢঙ্গে ঢঙ্গে গাইতো আনন্দ পাইতাম আনন্দের তুফান বাউলা গান জানি গান আনন্দের তুফান এই গান সৈন্য নৌকা হইত নিমন্ত্রণ আসিত আমরা যাইতাম হিন্দুদের বাড়িতে যাত্রা গান নিমন্ত্রণ আসিত আমরা যাইতাম কে হবে মেম saber করি যে ভাবনা সেদিন আর পাবো না করি যে ভাবনা সেদিন আর পাবো না ইচ্ছা ছিল মনে সুখী হইবার করি যে ভাবনা আর পাবো না ইচ্ছা ছিল মনে সুখী হইবার দিন হইতে দিন আসে যে কঠিন হইতে দিন আসে যে কঠিন বাহুল করিম কয় কইল মুসলমান Que que quiso un